이거를 আসেন মায়া মায়া গো অত বড় শুয়ে দিয়াম না আর বললাম তো কিছু হবে না অক্ষর মরে যাবেন গা আরে এটা কি Nike. বসে আসিস কেন উড়িষ্যায় বিয়ে করেছি উড়িয়ায় বউ কি আনতে বলছে বাজার থেকে আমি বুঝতে পারিনি সেতবেড় বসছ বাজার যাব পরিবার নিয়ে আসবো আরে পরিবাটা কি Thank you. ভাই বিশ্বাস করেন বউ আর গার্লফ্রেন্ড সবসময় পরেরটাই ভাল লাগে বেবি কি শুনাইলা আমার মন তো খুশি হয়ে গেছে আই লাভ ইউ বেবি ভাই এত খুশি কিসের লেগা বুঝলাম না তোমার বউ প্রেগনেন্ট ও গ্রামের মেয়ে বিয়ে করলে একটাই সমস্যা কুলে মাথা রেখে রোমাঞ্চ করতে গেলে উকুন বাসা শুরু করে আই যদি বাসের হেল্পার হতাম তার বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় চিল্লায় বলতাম মামা ওই সেরিকেলকে ভাড়া দেয় নাকি এই যে শুনছেন আপনার ওই মনে কি আমার জন্য একটু জায়গা হবে আচ্ছা ঠিক আছে জায়গা দিব কিন্তু ওইখানে গিয়ে বাকি মেয়েদের সাথে কিন্তু ঝামেলা করবো না